আসসালামু আলাইকুম গাইস এসকে টেকনোলজির পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আশা করছি সবাই ভালো আছেন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকে কথা বলবো জন্ম নিবন্ধন নিয়ে যারা নতুন নিয়মে আর কি জন্ম নিবন্ধন করতে চান এই বিষয়ে কথা বলবো তাহলে চলেন দেরি না করে কাজের কথায় যাও যাক আপনাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে আসবো বা ডিসক্রিপশনে যদি আমি লিঙ্কটি দিতে না পারি আপনারা যে কোনো ব্রাউজারে এটি লিখে সার্চ দিবেন BD R IS dot GOV dot BD slash BIR তো এটা লেখার পরে এইখানে দেখুন লেখা আছে জন্ম সনদ পুনর্মুদ্রণ তো আমি এখানে ক্লিক করলাম তো যেহেতু আমি জন্ম সনদটি প্রতিলিপি করব তো সেজন্য আমাকে সেই ব্যক্তির জন্ম নিবন্ধনের নাম্বারটি লিখতে হবে তো আপনার যে জন্ম নিবন্ধনটি আপনি অনলাইনে দিয়ে ডিজিটাল করতে চাচ্ছেন সেই জন্ম নিবন্ধনের নাম্বারটি এখানে লিখবেন আপনারা ভালোভাবে প্রত্যেকটি অক্ষর মিলিয়ে নিয়ে তারপর এখানে টাইপ করবেন কারণ কোনো অক্ষর ভুল গেলে কিন্তু আপনার কোনো তথ্য এখানে দেখাবে না তো জন্ম নিবন্ধনের নাম্বারটি সঠিকভাবে লেখার পরে আপনাদেরকে জন্ম তারিখটি লিখতে হবে তো এই দুইটা স্টেপ কমপ্লিট করার পরে এখানে দেখুন অনুসন্ধান নামে একটি অপশন রয়েছে আপনাকে এখানে ক্লিক করতে হবে তো আপনি যদি এই অপশনটিতে ক্লিক করেন তাহলে আপনাকে আপনার নিবন্ধিত ব্যক্তির নাম পাশাপাশি পিতার নাম ও মাতার নাম দেখতে পারবেন তো এখন এইখান থেকে আপনাকে নির্বাচন করুন অপশনে ক্লিক করতে হবে তো নির্বাচন অপশনে ক্লিক করার পর তারা আপনাকে একটি ইন্টারফেস দেখাবে যে যেটিতে লেখা আছে আপনি কি নিশ্চিত যেহেতু আপনি অবশ্যই এটিকে ডিজিটাল করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কনফার্ম বাটনে ক্লিক করবেন তো কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনার জন্ম নিবন্ধনের প্রতিলিপির জন্য যেহেতু আবেদন করছেন তাহলে এটা কি করতে হলে আপনাকে আগে নিবন্ধকের কার্যালয় সিলেক্ট করতে হবে নিবন্ধকের কার্যালয় বলতে আপনার ইউনিয়ন পরিষদটিকে সিলেক্ট করতে হবে তো তার জন্য আপনাকে প্রথমে দেশ সিলেক্ট করবেন দেন আপনার বিভাগ বিভাগ সিলেক্ট করার পরে আপনাদেরকে আপনাদের স্ব জেলা সিলেক্ট করতে হবে আমি এখানে দেখানোর সাথে আমার জেলাটি দিয়ে দিলাম দেন উপজেলার নামটি এখান থেকে সিলেক্ট করবেন উপজেলা দেওয়ার পরে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনি কি পৌরসভার মধ্যে নাকি ইউনিয়ন পরিষদের মধ্যে তো যেহেতু আমি যে ব্যক্তির কাজটি করছি সে ইউনিয়ন পরিষদের মধ্যে তাহলে আমি এখান থেকে তার ইউনিয়ন পরিষদটি দিয়ে দিলাম তো এখানে আমি ইউনিয়ন পরিষদটি দেওয়ার পরে তার নির্ধারিত অফিসটি এখানে দেখতে পারবেন যেমন এই ব্যক্তিটির অফিস হলো বিএল বাড়ি ইউনিয়ন পরিষদ তো এখান থেকে দেখুন লেখা আছে বিএল বাড়ি ইউনিয়ন পরিষদ তো আমি এই কাজটি টোটালি ভাবে কমপ্লিট করার পরে এখান থেকে আপনাদেরকে আবেদনকারী তথ্য লিখতে হবে তো আর একটা কথা বলে রাখি আবেদনকারী তথ্যটি কে এই আবেদনকারী যদি আপনি ব্যতীত অন্য কেউ হয়ে থাকেন তাহলে তার তথ্যটি এখানে পূরণ করতে হবে যেহেতু আমি এখানে এই ব্যক্তির সহিত আমার কোনো সম্পর্ক নেই সেই ক্ষেত্রে আমি এখানে কোনো কিছু ক্লিক না করে সরাসরি অন্যান্য ক্লিক করে দিলাম তো আশা করি এই স্টেপ পর্যন্ত আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি তারপরে আপনাদেরকে এখানে আপনার আবেদনকারীর নামটি সিলেক্ট করতে হবে তো আমি এখানে আবেদনকারীর নাম দিলাম আমার নামে দিয়ে দেই দেন আমার ঠিকানা দিয়ে দিলাম তো আমি এই আবেদনকারীর নাম এবং আবেদনকারীর ঠিকানাটি দেওয়ার পরে এখানে আমার মোবাইল নাম্বার দিতে হবে তো আমার মোবাইল নাম্বারটিও আমি লিখে দিলাম মোবাইল নাম্বার দেওয়ার পরে এই পাশে আমার জিমেলটি অপশনাল আপনার ইচ্ছে করলে দিতে পারেন আবার নাও পারেন আমি দিয়ে দিলাম যেহেতু আমার জিমেল অ্যাড্রেস একটি রয়েছে তো এই কাজটি করার পরে আপনাদেরকে দিতে হবে এখানে দেখুন তারা লিখেছে পিতা মাতা ব্যতির যদি অন্য কেউ হয় তাহলে তার জন্ম নিবন্ধনের নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র লাগবে তো আমি দুটোই এখানে দিয়ে দিলাম জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ডের নাম্বার তো আমি দুটো এখানে টাইপ করে দেই একটু অপেক্ষা করি যাই হোক পিসিটি এইখানে লোড নিবে কারণ সার্ভার জনিত সমস্যা হতে পারে বা আমার কম্পিউটারে সমস্যা হতে পারে তো আমি কিন্তু দুইটাই কমপ্লিটলি ভাবে লিখে দিলাম তো আপনারা তার আগে সাবমিট করার আগে আর একবার দেখে নেবেন যে কোথাও কোন ইনফরমেশন ভুল হয়েছে নাকি তো প্রথমে আমার দেশ ঠিক আছে বিভাগ জেলা উপজেলা পৌরসভা বা ইউনিয়ন অফিস সকল তথ্যই আমি সঠিকভাবে লিখেছি এখন এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব তো সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের ওয়েবসাইটটি একটু লোড নেবে তো একটু অপেক্ষা হোক বা একটু দেখি একটু লোড নিচ্ছে যে লেখা হচ্ছে waiting for BDRIS dot gov dot BD তো অপেক্ষা করতে থাকি আমি দেখি কতক্ষণ লাগে অ্যাকচুয়ালি এখন এত পরিমাণে চাপ কারণ এই ইউনিক আইডি সংক্রান্ত তারা প্রত্যেককেরই ভোটার জন্ম নিবন্ধনটি ডিজিটাল করতে হচ্ছে কম বেশি যে কারণে এই সার্ভারটি অতিরিক্ত চাপের সম্মুখীনে হয়ে স্লো হয়ে যাচ্ছে তো আপনাদের যদি ভাবে না হয় তাহলে বারবার ট্রাই করবেন দেখুন হয়ে যাবে দেখুন আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করা হয়েছে আপনার আবেদনপত্র নাম্বার এটি তো আমি এই আবেদনপত্রটি নাম্বারটি কপি করে রাখি তো এখন আমার কাজ কি তো আপনারা তো এই কাজটি ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছেন তো এখন আপনার কাজ হলো এই যে দেখুন আবেদনপত্র প্রিন্ট আমি একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনাদের সামনে এই জন্ম নিবন্ধনটি চলে আসবে তো দেখুন জন্ম নিবন্ধনটি কিন্তু চলে আসলো সনদের প্রতিলিপির জন্য আবেদন তো আপনারা কিন্তু সঠিকভাবে আবেদন কমপ্লিট করলে এই ইন্টারফেসটি আসবে তো এর পরের স্টেপের কাজ কি এর পরের স্টেপের কাজ হলো আপনাকে যে কাগজটি প্রিন্ট করবেন বা আপনার মোবাইলে রয়েছে সেই তথ্যটি নিয়ে আপনাকে নিকটস্থ উপজেলা বা ইউনিয়ন পরিষদে যেতে হবে গেলেই তারা আপনার এই কাগজটির উপর একটা সিল মেরে দিবে দেন আপনার কাজটি কিন্তু ডিজিটাল হয়ে গেল তো আপনারা কিন্তু ইচ্ছা করলে এই তথ্যটি ভিত্তিতে বা এই তথ্যটি দেখে আপনাদের যে কোনো জন্ম নিবন্ধনের সনদ ডিজিটাল করতে পারবেন আর এই কাজটি কমপ্লিট করার পরে আমি যে একটি মোবাইল নাম্বার দিলাম আপনাদের ফোনের সঙ্গে সঙ্গে একটি এস এম এস চলে যাবে যার মাধ্যমে আপনি কনফার্ম হবেন যে আপনার কাজটি দাখিল হয়েছে তো এই ছিল আজকের আমার